বেসিক ইংলিশ গ্রামার এখানে আপনাকে শেখাবো ইংরেজি বলতে গেলে ইংরেজি গ্রামারের যে যে পার্টগুলি আপনার জানা উচিত সেগুলি একদম সহজভাবে শিখিয়ে দেব যাতে আপনি শিখতে পারেন ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এখানে আমরা শিখব ইংরেজি বলতে গেলে যে শব্দগুলি প্রতিদিন ব্যবহার করতে হয় এতে আপনার ইংলিশ ভোক্যাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস এখানে শিখব আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের বাক্যগুলি সবসময় ব্যবহার হয় যে বাক্যগুলি সহজ কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয় এমন সব বাক্য এগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন দিনের ক্লাসে প্রথম শিখব বেসিক ইংলিশ গ্রামার যেখানে আমি আপনাকে শেখাবো পার্সন সম্পর্কে কারণ এটা না জানলে ইংরেজি বলতে অসুবিধা হবে পার্সনের প্রকারভেদ পার্সন তিন প্রকার first person second person third person পার্সনকে আবার সিঙ্গুলার প্লুরালে ভাগ করা হয় প্রথমে আমরা ফার্স্ট পার্সনের সিঙ্গুলারগুলি দেখে নিই আই আই মানে আমি মি মি মানে আমাকে মাই মাই মানে আমার মাইন মাইন মানে আমার মাইসেলফ আমি নিজে বা নিজেকে এবার এদের প্লুরাল ফর্মগুলো দেখা যাক উই উই মানে আমরা আস আস মানে আমাদের বা আমাদেরকে আওয়ার আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদের আওয়ার সেলস মানে আমরা নিজেরা এবার চলুন দেখি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনে পড়ে ইউ ইউ তবে আপনার এখানে জেনে রাখা উচিত ইউকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ব্যবহার করতে পারি ইউ মানে তুমি বা আপনি ইউর মানে তোমার বা আপনার ইউর্স মানে তোমাদের বা আপনাদের ইউর সেলফ তোমরাই বা তোমরা নিজেরাই এবার চলুন থার্ড পার্সন সম্পর্কে প্রথমে আমরা শিখব সিঙ্গুলার নাম্বার তারপরে শিখব প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বারের মধ্যে যেগুলি পড়ে হি হিকে মেল অর্থে ব্যবহার করা হয় যার অর্থ সে বা তিনি সি এটা ফিমেল অর্থে ব্যবহার করা হয় যার মানে সে বা তিনি ইট ইট মানে এটা বা ইহা ইটস ইটস মানে এর ইটসেলফ মানে নিজে বা নিজেই হিম হিম মানে তাকে হিজ হিজ মানে তার হার এটি ফিমেল অর্থে ব্যবহার করা হয় হার মানে তার হার্স হার্স মানেও তার হারসেল মানে সে নিজেই এবার প্লুরালগুলি দেখা যাক দে দে মানে হলো তারা দেম দেম মানে তাদের দেয়ার্স দেয়ার্স মানে তাদের দেমসেলস মানে তারা নিজেরা এই চারটি ভালোভাবে শিখে রাখুন কারণ ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে আমরা শিখে নিলাম পার্সন সম্পর্কে এগুলি ভালো করে মনে রাখুন না হলে পরে অসুবিধা হবে ইংরেজি শিখতে এগুলি সহজ কিন্তু এদের ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয় এই ছোট ছোট জিনিসগুলি প্রথম থেকে ঠিকঠাকভাবে শিখে নিতে পারলে আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন এবার প্রশ্ন হলো এগুলি জানলে কি আপনি ইংরেজি বলতে পারবেন এর উত্তর না এর সাথে আপনাকে এর কিছু নিয়ম শিখতে হবে যেগুলি জানা খুবই জরুরি তবেই আপনি সঠিক ইংরেজি বলতে শিখবেন তাহলে চলুন এবার এদের ব্যবহারের কিছু নিয়ম শিখে নেওয়া যাক মানে এই শব্দগুলি আমরা কোথায় কোথায় বা কিভাবে ব্যবহার করতে পারব যখন আমরা প্রেজেন্ট টেন্সে আইকে ব্যবহার করব তখন সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে অ্যাম এবং হ্যাভ যদি আমরা আইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তখন সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ হ্যাড আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে আই এর সাথে বসবে উইল বা will have you we they এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন সাবজেক্ট অনুসারে আমাকে ব্যবহার করতে হবে আর হ্যাভ অথবা হ্যাভ বেন আর যদি এদেরকে পাস্ট টেন্সে ব্যবহার করি তখন হবে ওয়ার হ্যাড এবং হ্যাড বিন আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে উইল বা উইল হ্যাভ এবার দেখা যাক third person he she it বা যে কোনো নাম যদি এদেরকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তাহলে এদের সাথে সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে ইজ হ্যাজ বা হ্যাজ বিন আর পাস্ট টেন্সে হবে ওয়াজ হ্যাড অথবা হ্যাড বিন আর ফিউচার টেন্সে বসবে উইল বা উইল হ্যাভ সাবজেক্ট অনুসারে এই ছোট্ট টেবিলটি খুব ভালো করে মনে রেখে দিন কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না এখানে যদি ভুল করে ফেলেন তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে এটা বেসিক ইংলিশ গ্রামার এগুলি ছাড়া ইংরেজি বলা সম্ভবই নয় তাই এখানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তবেই আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন এবার আমরা শিখব কিছু ইংরেজি শব্দ যেগুলি প্রতিদিন ব্যবহার হয় আজকে আমরা টোটাল পঞ্চাশটি শব্দ শিখব যেগুলি প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে অবশ্যই এগুলি শিখুন কারণ এই পনেরো দিনে এই রকম প্রায় এক হাজার শব্দ আমরা শিখব যেগুলি প্রতিদিন সব জায়গায় সব সময় ব্যবহার হয় মানে বাড়ি থেকে অফিস স্কুল কলেজ থেকে বন্ধুদের আড্ডায় যেসব শব্দগুলি বারবার ব্যবহার হয় ভোকাবুলারি না বাড়ালে অনর্গল ইংরেজি বলা সম্ভব নয় যাই হোক আজকে প্রথম শব্দটি শেখা যাক আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা বাত বাত মানে স্নান করা বো বো মানে ধনুক বাই বাই মানে কেনা ক্ল্যাপ ক্ল্যাব মানে হাততালি দেওয়া ক্লাইম ক্লাইম মানে আরোহণ করা এই শব্দগুলো আমাদের সব সময় কখনো না কখনো ব্যবহার করতে হয় প্রতিদিনের জীবনে তাই এগুলো মন দিয়ে শিখুন ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা কুক কুক মানে রান্না করা ক্রল ক্রল মানে হামাগুড়ি দেওয়া ক্রাই ক্রাই মানে কান্না কাট কাট মানে কাটা ড্যান্স ড্যান্স মানে নাচা ডিগ ডিগ মানে খনন করা ডাইভ ডাইভ মানে ডুব দেওয়া ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ইট ইট মানে খাওয়া ফাইট ফাইট মানে লড়াই ফ্লাই ফ্লাই মানে উড়া গিভ গিভ মানে দেওয়া হাগ হাগ মানে আলিঙ্গন করা জাম্প জাম্প মানে ঝাঁপ দেওয়া নিট নিট মানে বোনা লাভ লাভ মানে হাসা লিসন লিসন মানে শোনা ওপেন ওপেন মানে খোলা পেন্ট পেন্ট মানে রং করা প্লে প্লে মানে বাজানো আবার প্লের অর্থ খেলা রিড রিড মানে পড়া রাইড রাইড মানে চড়া সিউ সিউ মানে সেলাই করা সেক সেক মানে ঝাঁকুনি দেওয়া সিং সিং মানে গান করা স্মেল স্মেল মানে গন্ধ নেওয়া স্নোর স্নোর মানে নাক ডাকা স্ট্যাক স্ট্যাক মানে গাদা করা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে দাঁড়াও টক টক মানে কথা বলা থিঙ্ক থিঙ্ক মানে ভাবা থ্রো অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দেওয়া টার্ন অফ মানে বন্ধ করা টার্ন অন মানে চালু করা ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা ওয়াশ ওয়াশ মানে ধোয়া ওয়াচ ওয়াচ মানে ঘড়িও হয় আবার ওয়াচ মানে দেখাও হয় উইন উইন মানে জয় করা রাইট রাইট মানে লেখা প্রথমে আমরা শিখলাম বেসিক ইংরেজি গ্রামারের কিছু নিয়ম তারপর শিখলাম কিছু daily use most common English words এবার আমরা শিখব কিছু ডেলি লাইফ সেন্টেন্সেস মানে এমন কিছু বাক্য যেগুলি আপনি সব সময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয় কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না যার ফলে ইংরেজি ভুল হবার একটা চান্স থেকে যাবে তাই আমরা প্রথম দিন থেকেই সঠিকভাবে ইংরেজি শেখা শুরু করব এখানে আমরা শিখব ভার্ব এবং অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি খুব সহজেই নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ডিম সিদ্ধ করো বয়েল দ্য এগ এখানে বয়েল মানে সেদ্ধ করা বয়েল হলো একটি ভার্ব তার সাথে যোগ হলো ডিম দ্য এগ চাবি নিয়ে এসো bring the key bring the key এখানে ব্রিং হলো ভার্ব আর দা কি হলো অবজেক্ট অবজেক্ট বা আমরা আদার ওয়ার্ডসও বলতে পারি কারণ বাক্যের অন্যান্য অংশ ভার্বের পরে আমরা বসাবো প্রথমে আমরা ভার্বকে ব্যবহার করব তারপর বাক্যের অন্যান্য অংশকে বা আদার ওয়ার্ডসগুলিকে তারপর বসাবো এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এখানে থাকুন স্টে হিয়ার স্টে হিয়ার আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি জামা কাপড় ধুয়ে ফেলো wash the clothes wash the clothes TV চালু করো switch on the TV switch on the TV তোমার নাম লেখো write your name write your name একটু আগেই আমরা শিখলাম কিভাবে ছোট ছোট বাক্য খুব সহজে তৈরি করা যায় যেখানে আমরা শুধুমাত্র ভার্ভ এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডসকে ব্যবহার করেছিলাম এখানে আমরা শিখব কিভাবে একটি কমপ্লিট বাক্য তৈরি হয় এখানে এবার আমরা ভার্ভ এবং অবজেক্টের সাথে সাবজেক্টের ব্যবহার করা শিখব তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম তবেই একটি কমপ্লিট বাক্য তৈরি হবে এখানে আমি মাত্র একটি সেন্টেন্স নেব এবং সেই সেন্টেন্সটি সমস্ত টেন্সে ব্যবহার করে দেখাবো তার অর্থের পরিবর্তন কিভাবে হচ্ছে এবং সমস্ত টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিরকম হবে আমি সেটাও আপনাকে খুব সহজে শিখিয়ে দেব যাতে আপনি টেন্স খুব সহজে শিখে যেতে পারেন এখানে তাহলে আপনি শিখবেন সেন্টেন্স স্ট্রাকচার এবং sentence simple present sentence structure হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তার মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ডকে বসাতে হবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে তাহলে একটি বাক্য তৈরি হতে গেলে আপনার তিনটি জিনিস লাগবে সাবজেক্ট ভার্ড অবজেক্ট এবার একটা উদাহরণ দেখা যাক আমি ভাত খাই I eat rice I eat rice এখানে আই হলো সাবজেক্ট ভার্ব হলো ইট আর রাইস হলো অবজেক্ট বা আদার ওয়ার্ডস এবার এই বাক্যটিকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি কি অর্থের পরিবর্তন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয় সিম্পল পাস্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের second form plus object simple present টেন্সের ক্ষেত্রে ভার্ভের ফার্স্ট ফর্ম বসেছিল যখন আমরা পাস্ট টেন্স করব তখন আমরা ভার্বের সেকেন্ড ফর্মকে বসাবো এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটা পাস্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলেছিলাম আমি ভাত খাই সিম্পল পাস্ট টেন্সে হবে আমি ভাত খেয়েছিলাম যার ইংরেজি হবে আই এট রাইস ইটের পাস্ট ফর্ম হলো এট এবার চলুন দেখা যাক simple future tense sentence structure হবে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর উইল বসবে তারপর ভার্বকে বসাতে হবে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট আমি ভাত খাবো I will eat rice I will eat rice এখানে সাবজেক্ট হলো আই তারপর আমরা উইলকে বসালাম তারপর নিয়ম অনুসারে আমরা উইলকে বসালাম এবং ভার্বের প্রেজেন্ট ফ্রম ইটকে বসালাম তারপর আদার ওয়ার্ডস বা অবজেক্টকে বসালাম এবার চলুন দেখে নেওয়া যাক present continuous tense sentence structure হবে এই রকম প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর কে বসাতে হবে তারপর ভার বসবে এবং এখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি কে যোগ করতে হবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে উদাহরণটা দেখে নেওয়া যাক আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে শিখেছিলাম আমরা আমি ভাত খাই সেই বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি ভাত খাচ্ছি I am eating rice I am eating rice এখানে ইট হলো মেন ভার্ব তার সাথে আমরা আইএনজি কে যোগ করলাম তাছাড়া আই এর সাথে আমরা সাহায্যকারী ভার হিসাবে কে বসালাম এবার শিখবো আমরা past continuous tense past continuous টেন্সে সেন্টেন্স স্ট্রাকচার হবে subject plus was were plus verb plus ING plus object আমি ভাত খাচ্ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমি ভাত খাচ্ছি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল আমি ভাত খাচ্ছিলাম I was eating rice I was eating rice future continuous tense sentence structure হবে subject plus will be plus verb plus ING plus object এবার উদাহরণটা দেখা যাক আমি ভাত খেতে থাকব I will be eating rice I will be eating rice continuous টেন্সে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলুন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আমি ভাত খেয়েছি I have eaten rice I have eaten rice এখানে আই হলো সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বসেছে ইটেন হলো ইটের third form eat ate eaten তারপর অবজেক্টকে বসালাম পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এর থার্ড form প্লাস অবজেক্ট আমি ভাত খেয়েছিলাম I had eaten rice I had eaten rice এখানে আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় future perfect tense future perfect টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে subject plus will have plus ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আমি ভাত খেয়ে থাকব I will have eaten rice I will have eaten rice যদি আপনার টেন্স নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেন্সের ভিডিওটি অবশ্যই দেখবেন এত সহজ করে টেন্স শেখানো আছে যে আপনি একবার দেখলেই শিখে যাবেন টেন্স নিয়ে আর কোনোদিন আপনার সমস্যা হবে না তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কি কি শিখলাম প্রথম দিনের ক্লাসে প্রথমে আমরা শিখেছি বেসিক ইংলিশ গ্রামারে পার্সন সম্পর্কে তারপর আমরা শিখলাম ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড সম্পর্কে তারপর শিখলাম কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তারপর শিখলাম বেসিক টেন্স সম্পর্কে এবং টেন্সের সাহায্যে কিভাবে বাক্য তৈরি হয় সেটা সম্পর্কে আশা করি এই ক্লাসটি আপনাদের খুব কাজে আসবে ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন